আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমি বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আছি তো এই ভিডিওটা হচ্ছে চার্জ অ্যানিমেশনের একটা অ্যানিমেশন আর স্কাই একটা স্কাই উইং মারাত্মক নিতে আমরা চলে আসছি তো আমাদের ইন্টোর পরে ভিডিও হবে এখন ইন্টো চালু হোক Bring him from the yard. ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে তো আমরা আমাদের ডায়মন্ড রয়েলে চলে যাই বের হয়ে গেলাম ডু তারপরে আমাদের অ্যাকসেপ্ট রিকোয়েস্ট অফ করব তারপর আমরা ইভেন্টে চলে যাব আবার একটু বের হইলাম সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য আবার এখন দুইটা জিনিস রিমুভ করি একটা আমার কাছে ওন যেটা আছে সেটা বন্ধ করি আর যেটা আছে সেটাও দরকার নয় স্পিন নয় ডায়মন্ডের স্পিন করতে হবে প্রথমে নয় ডায়মন্ডের স্পিন শুরু করে দিলাম ডান বক্স পেয়েছি এখন উনিশ ডায়মন্ডের স্পিন উনিশ ডায়মন্ড ডোল রিমেন মেরে দিই ডায়মন্ড রয়্যাল বাউচার স্কিপ করে দিলাম চল্লিশ সত্তর ডায়মন্ডের spin Myanmar One One Spin. Congratulations, পেয়েছি oh my god Pegasus sky wing পেলাম আবার মারে দিন নিরানব্বই ডায়মন্ডের স্পিন করবে এখন আবার কংগ্রেচুলেশন ও মাই গড বোমের স্কিন পেয়ে গেলাম ট্রেনের বেবি ড্রাগন একশো উনপঞ্চাশ ড্রাগনের স্কিন মারবে এখন কী দিয়ে দেয় আমাদের একশো নিরানব্বই ডায়মন্ডের স্কিন শার্ট পেলাম চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে নিতে হচ্ছে কংগ্রাচুলেশন প্যাগাসাসের স্কিম বের হয়ে গেলাম এখন আমরা লবিতে চলে যাই কেটে দিয়ে তো আমাদের বোল্ড সেকশনে ফ্যাশনে যেটা পেয়েছি সেটা হলো সারের সারের একটা রেড শার্ট তো আমরা পরবো না বিপিএসে বান্ডি রেট আছে সেটাই পরা থাকবে এটাও দরকার নেই এখন ইমোট ইমোটে যা অ্যানিমেশনটা অস্থির charge wow what a nice nice যাক স্কাই উইং চেঞ্জ করে আমরা সাজ থাকুক আদার্স কত কিছু আছে অনেক ইভেন্ট পূরণ করতেছি আমরা ভালোবাসা নেবেন সবার প্রতি শ্রদ্ধা বড় ভাইকে সাপোর্ট করবেন অলওয়েজ সবার জন্য শুভকামনা থাকবে আমাদের ভিডিওটি আমরা এখন শেষ করে দেব ভালোবাসা থাকবে সবার প্রতি বড় ভাইকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন please like comment and share okay bye